সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার আলো কোথায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার আরালো কোথায় একবার ফিরে আসতো যদি মনের পিঞ্জিরা ভালোবাসার শিকল বেঁধে দিতাম পাখির পায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় দেখা প্রেম বিরহের কষ্ট ছিল কপালে লেখা এত খুঁজি তবু কেন পাই না দেখা প্রেম বিরহের কষ্ট ছিল কপালে লেখা একবার ফিরে আসত যদি মনের পিঞ্জিরা ভালোবাসার শিকল বেঁধে দিতাম পাখির পায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার হারালো কোথায় এ বুকেতে করি লালন না পাওয়ার ব্যথা আমার মনের মানুষ কেন রাখল না কথা এ বুকেতে করি লালন না পাওয়ার ব্যথা আমার মনের মানুষ কেন রাখল না কথা একবার ফিরে আসতো যদি মনের পিঞ্জিরা ভালোবাসার শিকল বেঁধে দিতাম পাখির পায় সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার হারালো কোথা একবার ফিরে আসতো যদি মনের পিঞ্জিরা ভালোবাসার শিকল বেঁধে দিতাম পাখির পা সব পাখি বেলা শেষে ঘরে ফিরে যায় সোনার ময়না পাখি আমার আলো কোথায়